তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আসকার আমার মন সেজে তোরই আশকারা লাখো খোঁজার জুয়া এই মন বলেছে তোর মন বলেছে হলো প্রেমেরই আজ শুরু তোকে বলবো ভাবি কিছু চুপ কথাতে ছিলি কল্পনাতে ছিলি রূপ কথাতে আজ তোর নামে রাত নামে দিনকে এসেছে তোরই আশকারায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায় সোনা এরো দূরে ভিজে খুঁজবো সুখের ঠিকানা আরো ঘুমের ঘরে আরে আদরে চেনা স্বপ্ন হলো না তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত এসেছে তোরই আশকারায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়